দাদা আস্তে আস্তে শুরু করলো কিছুক্ষণ বাদে আমার নিঃশ্বাসের গতি বাড়তে লাগলো বললাম না দাদা আর না লজ্জা লাগছে আমি বাধা দেওয়ার পরও দাদা থামলো না এদিকে আমার অবস্থাও খারাপ কিছুক্ষণ বাদে আমি মুখ তুলে ওর দিকে তাকালাম দাদা আরো কিছু করতে চাইলেও আমি বিদ্যুৎ গতিতে সরে গেলাম একটু পর দাদা আমাকে বললো কি হলো রাগ করলে আমি বললাম আমি কি তোর বউ এরকম উত্তর আমার কাছ থেকে দাদা আশা করেনি তাই ও থেমে গিয়ে বললো তুই আমার বউ হবি এর উত্তরে আমি কিছু বললাম না মাথা নিচু করে করতে গেলে সীমান্ত দা আবার আমার মুখ তুলে আদর করে দিল দাদা এবার খেলা শুরু করে দিল আমি হঠাৎ রেগে গিয়ে চিৎকার করে উঠলাম আর ওর থেকে সরে গিয়ে ওকে দেখতে লাগলাম তারপর সবকিছু ঠিক করে নিয়ে অন্যদিকে শুয়ে পড়লাম রাতে এক দুবার গায়ে হাত দিতে গেলেও হাত সরিয়ে দিলাম চরম উত্তেজনার পর ক্লান্তিতে আমরা ঘুমিয়ে পড়লাম এরপর কিছুদিন আমি সীমান্ত দাকে কাছে ঘেসতে দিলাম না এদিকে দাদারও বাড়ি যাওয়ার ডাক এলো আমাদের চলাফেরা দেখে এরই মধ্যে মাও আমাদের সন্দেহ করা শুরু করেছে এরপর বছর কয়েক নিরামিষ চলল এই সময় দাদা বিশ্ববিদ্যালয়ে পড়ে আরো নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে এদিকে আমিও অনেক বড় হয়েছি এবার আমরা ওদের বাড়ি গেলাম কয়েকদিনের জন্য একদিন সীমান্ত দা ঘরে সে মোবাইল রেখে বাথরুম গেল ফ্রেশ হয়ে বেরিয়ে আমাকে খুঁজতে লাগলো দাদা মাকে বলল মামি প্রিয়া কোথায় গো মা বলল দেখ কোথায় গেল এই তো তোর ফোন নিয়ে খেলছিল দাদা বলল আচ্ছা দেখছি বলেই খুঁজতে গিয়ে দেখলো ওর ফোনও নেই খুঁজতে খুঁজতে সীমান্ত সাদে এসে দেখলো আমি এক কোণে দাঁড়িয়ে আছি চুপ করে পেছন থেকে দেখি দেখে ওর বেশ বড় মনে হলো সীমান্তদার মনে হলো যদি একটু সুযোগ দিতাম তাহলেও সার্থক হতো কোনো মতো সামলে আমাকে বলল কি রে কি হলো তোকে খুঁজছি তোর পাত্তাই নেই কি ব্যাপার আমি কোনো উত্তর দিলাম না কাছে এসে হাত দিতে আমি বললাম একদম আমাকে খুঁজবি না আমার কাছে আসবি না আমার কথা শুনে সীমান্ত দত্ত হতভম্ব কি হলো রে বাবা কথায় কথায় বুঝলো আমার এই রাগের কারণ দাদার গার্লফ্রেন্ড হয় সেটা আমি মেনে নিতে পারছি না আমার অভিমান করা দেখে সীমান্ত আমাকে বলল বলল তুই আমার আসল গার্লফ্রেন্ড আমার বউ এই বলে চাঁদের আলোয় চাঁদের অন্ধকারে আমরা এক হয়ে গেলাম আমি ওকে বললাম আই লাভ ইউ দাদা ভাই তুই খালি আমার আর আমার সবকিছু তোর আই লাভ ইউ প্রায় বিশ মিনিট খেলার পর হঠাৎ সিঁড়িতে আওয়াজ পিয়া এই পিয়া এক মুহূর্তে দুজনে আলাদা হয়ে গেলাম সবকিছু ঠিকঠাক করে নিলাম বন্ধুরা আজ তোমাদের জন্য একেবারে নতুন গল্প নিয়ে চলে এলাম আমার পিস্তত দাদা কিভাবে আমার মাঠে খেলে ভাসিয়ে দিয়েছে সেই গল্প শোনাবো আজ তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো আমার পিস্তত দাদার নাম সীমন্ত ওরা কলকাতার কাছাকাছি মফসল এরিয়ায় থাকে আর আমরা থাকি বর্ধমান রেল স্টেশনের কাছে আমার পিসিমশাই চাকরির সুবাদে কলকাতায় গিয়ে থাকে কিন্তু আমাদের বাড়িতে ওদের ঘন ঘন যাতায়াত হয় আমার বাবারা দুই ভাই বোন বাবা ছোট আর সীমান্তদার মা বড় আমার বাবা কোনো চাকরি বাকরি করেনি কোনোদিন সম্পত্তি দেখাশোনা করেই তার আরাম আয়াসের জীবন কেটে গেল তাই ফ্যামিলি নিয়ে আমাদের বর্ধমানেই থাকা আর পিসেমশাইয়ের বাড়িতে পিসেমশাই পিসিমা সীমান্তদা আর ওর একটা ভাই আছে আর আমাদের বাড়িতে বাবা মাও আমি গল্পটা আমার আর আমার সেই সীমান্তদাকে নিয়ে মায়ের কাছে শুনেছি দাদা যখন কোলে তখন বাবা মায়ের বিয়ে হয় আমার ঠাকুরদা ঠাকুমা দুজনে অনেক আগে পটল তুলেছে এর কিছুদিন পর আমার জন্ম হয় যাই হোক যথাসময় বাড়িতে নতুন অতিথি এলো তাই আমার নাম দেওয়া হলো সুপ্রিয়া আমি সবার প্রিয় হয়ে উঠলাম যাই হোক সব ভাই বোনেরা ধীরে ধীরে বড় হচ্ছিলাম সীমান্ত দা সবার আগে পেকেছে শহরে থেকে লাগালাগি কাকে বলে পাকা পেঁপে কেমন দেখতে লাগে সবকিছুই একদম মুখস্থ করে ফেলেছে তখন ইন্টারনেট ছিল না তাই ওর ভরসা শুধুমাত্র বই দাদা হাতের কাজ করার ওস্তাদ কিন্তু টোটন অনেক কিন্তু টেটন অনেক কোনোদিন ধরা পড়েনি যাই হোক এখন পর্যন্ত সীমান্ত তার কোনো প্র্যাকটিক্যাল খেলার অভিজ্ঞতা নেই লাইফে শুধু থিওরি মুখস্থ করে গেছে ও এরপর উচ্চ মাধ্যমিক দিয়ে কিছুদিনের ছুটিতে এলো আমাদের বাড়িতে অনেকদিন আমার সাথে দেখা হয়নি আমি টিউশন থেকে বাড়ি ফিরেই দেখি দাদা ভাই এসেছে কি মজা বলেই ওকে জড়িয়ে ধরলাম দাদাও আমাকে একটু জড়িয়ে ধরে আদর করে দিল কিন্তু আমার প্রতি তখনও ওর কোনো আসক্ত ছিল না এদিকে আমাদের বাড়িতে মা একটু আগোছালো হয়েই থাকে ফর্সা লাল টুকটুকে মা মা কাজের সময় কখনো ঝুঁকলে মাঝে মাঝে পেঁপেগুলো দেখা যায় দাদাও তাই মার আশেপাশে আচ্ছা। ঘুরঘুর করতে লাগলো কখনো কখনো মাকে ছোটখাটো কাজ করে দিয়ে সাহায্য করত এদিকে আমাদের বাড়িতে মাত্র দুটো রুম থাকায় আসার পর থেকে আমি আর দাদা একই সাথে থাকি আর বাবা মা একসাথে একদিন রাতে ঘুম থেকে উঠে দাদা বাথরুমে যাবে এমন সময় শুনতে পেল বাবা মার ঘর থেকে আওয়াজ আসছে দরজাটা চাপানো ভেতরে কি হচ্ছে দেখবার উপায় না থাকলেও কথার সবই শোনা যাচ্ছিল বাইরে থেকে কিছুক্ষণ এইভাবে চলার পর মা জোরে আওয়াজ করে উঠলো দাদা এবার এবার বুঝতে পেল দরজায় আড়ি পাতা ঠিক হবে না তাই ও আর বাথরুমে না গিয়ে আস্তে করে নিজের ঘরে এসে আমার পাশে শুয়ে পড়লো আমি তখন গভীর ঘুমে আচ্ছন্ন রুমে এসে ও আমাকে নিয়ে চেষ্টা করলো কিছুটা নড়াচড়া হওয়ার আমি একটু নড়ে চড়ে উঠলাম দাদা ভাবলো আমি বোধহয় ঘুম থেকে উঠে পড়েছি তাই ও নিজেকে সামলে নিল কিন্তু না আমি আবার গভীর ঘুমে তলিয়ে গেলাম দা তখন আপন মনে শুরু করলো আমি অবশ্যই কিছুই বুঝতে পারলাম না সকালে ঘুম থেকে উঠে শুনলাম বাবা কলকাতা বাঁচা যাবে বাবা বেরিয়ে যাওয়ার কিছু পরে মা আমাকে দিয়ে কোমরে মলম লাগিয়ে নিল আমি মাকে জিজ্ঞাসা করলাম মা কোমরে কি হয়েছে মা আমাকে বলল কোমরটা ধরেছে তাই আমি তখন অন্য কিছু চিন্তা করে মলম লাগিয়ে দিচ্ছিলাম কিন্তু মা বলে উঠল এই সীমান্ত তুই একটু কোমরটা মালিশ করে দে তোর বোন ঠিক পারছে না এই কথা শুনে ওর আনন্দ আর দেখে কে এরপর দাদা মার কোমরে ভালো করে মালিশ করতে লাগলো যদিও দাদা মলম লাগাতে একটু এদিক ওদিক লাগিয়ে দিল কিন্তু এর বেশি আর কিছু কিছু হলো না এরপর সীমান্ত দাস স্নান করতে গিয়ে মার কথা ভেবে হালকা হলো সেদিন বিকেলে আমি আমাদের পাড়ার ছেলে মেয়েদের সাথে খেলতে গেলাম কিন্তু কিছুক্ষণ বাদে চলে এলাম নিজের ঘরে um, বসে রইলাম তখন দাদা আমাকে আচ্ছা, জিজ্ঞেস করলো um, কি রে কি হয়েছে তোর আমি প্রথমে কিছু বললাম না তারপর ভ্যা করে কেড়ে বললাম রাকিব হাত দিয়েছে আর খুব জোরে ব্যথা দিয়েছে এবার রাকিব ওই পাড়ার একটা ছেলে ও আমাদের থেকে বয়সে বড় একটু লুচু টাইপের লুকোচুরি খেলার সময় ধরতে পেরে এই অপকর্ম করেছে দাদা শুনে আমাকে নিয়ে রাকিবের কাছে গিয়ে ওকে ধরে ওদম দু চার ভাগ দিয়ে আমি বলে উঠলাম মার দাদা আরো মার ও এর আগেও এরকম করেছে আমার সাথে রাকিব দু চার ঘা খেতেই কেঁদে দিল কিছুটা হয়তো পিঠ বাজানোর তাগিদে কারণ জানে এই মার আমার বাবার হাতে খেলে ওর অবস্থা কি হবে তাই রাকিব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিল আর হবে না এই বলে দাদা আমাকে নিয়ে বাড়ি আসতে আসতে বললো বাড়িতে কাউকে কিছু বলিস না আমি ওর দিকে কেমন করে একবার তাকালেও আসলে কথাটা মেনে নিলাম রাতে শুয়ে শুয়ে দাদা আমাকে জিজ্ঞেস করলো তোর খুব লেগেছে উত্তরে আমি শুধু মাথা নাড়লাম সীমান্তদা আমার মুখের দিকে চেয়ে বুঝলো জোরেই লেগেছে ও এবার একটু মনের সাহস নিয়ে আমাকে বলল আমি একটু মলম লাগিয়ে দেব আমি ওর কথা শুনে প্রথমে কিছু না বললেও পরে বললাম তে তোর যা খুশি আমার খেয়ালিপনা আচ্ছা, দেখে দাদা বুঝলো না কথাটা আমি বুঝেই বললাম নাকি না বুঝে যাই হোক দাদা আস্তে আস্তে আচ্ছা, শুরু করলো কিছুক্ষণ বাদে আমার নিঃশ্বাসের গতি বাড়তে লাগলো বললাম না আচ্ছা, দাদা আর না লজ্জা লাগছে আমি বাধা দেওয়ার পরও দাদা থামলো না এদিকে আমার অবস্থাও খারাপ কিছুক্ষণ বাদে আমি মুখ তুলে ওর দিকে তাকালাম দাদা আরো কিছু করতে চাইলেও আমি বিদ্যুৎ গতিতে সরে গেলাম একটু পর দাদা আমাকে বললো কি হলো রাগ করলে আমি বললাম আমাকে তোর বউ এরকম উত্তর আমার কাছ থেকে দাদা আশা করেনি তাই ও থেমে গিয়ে বলল তুই আমার বউ হবি এর উত্তরে আমি কিছু বললাম না মাথা নিচু করতে গেলে সীমান্ত দা আবার আমার মুখ তুলে আদর করে দিল দাদা এবার খেলা শুরু করে দিল আমি হঠাৎ রেগে গিয়ে চিৎকার করে উঠলাম আর ওর থেকে সরে গিয়ে ওকে দেখতে লাগলাম তারপর সবকিছু ঠিক করে নিয়ে অন্যদিকে শুয়ে পড়লাম রাতে এক দুবার গায়ে হাত দিতে গেলেও হাত সরিয়ে দিলাম চরম উত্তেজনার পর ক্লান্তিতে আমরা ঘুমিয়ে পড়লাম এরপর কিছুদিন আমি সীমান্ত দাদাকে কাছে দেখতে দিলাম না এদিকে দাদারও বাড়ি যাওয়ার ডাক এলো আমাদের চলাফেরা দেখে এরই মধ্যে মাও আমাদের সন্দেহ করা শুরু করেছে এরপর বছর কয়েক নিরামিষ চললো এই সময় দাদা বিশ্ববিদ্যালয়ে পড়ে আরো নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে এদিকে আমিও অনেক বড় হয়েছি এবার আমরা ওদের বাড়ি গেলাম কয়েকদিনের জন্য একদিন দা ঘরে এসে মোবাইল রেখে বাথরুম গেল ফ্রেশ হয়ে বেরিয়ে আমাকে খুঁজতে লাগলো দাদা মাকে বলল মামি প্রিয়া কোথায় গো মা বলল দেখ কোথায় গেল এই তো তোর ফোন নিয়ে খেলছিল দাদা বলল আচ্ছা, আচ্ছা দেখছি বলেই খুঁজতে গিয়ে দেখলো ওর ফোনও নেই খুঁজতে খুঁজতে সীমান্ত সাদে এসে দেখলো আমি এক কোণে দাঁড়িয়ে আছি চুপ করে পেছন থেকে দেখে ওর বেশ বড় মনে হলো সীমান্তদার মনে হলো যদি একটু সুযোগ দিতাম তাহলেও সার্থক হতো কোনো মতো সামলে আমাকে বললো কি রে কি হলো তোকে খুঁজছি তোর পাত্তাই নেই কি ব্যাপার আমি কোনো উত্তর দিলাম না কাছে এসে হাত দিতে আমি বললাম একদম আমাকে খুঁজবি না আমার কাছে আসবি না আমার কথা শুনে সীমান্ত দত্ত হতভম্ব কি হলো রে বাবা কথায় কথায় বুঝলো আমার এই রাগের কারণ দাদার গার্লফ্রেন্ড হয় সেটা আমি মেনে নিতে পারছি না আমার অভিমান করা দেখে সীমান্ত আমাকে বলল তুই আমার আসল গার্লফ্রেন্ড আমার বউ এই বলে চাঁদের আলোয় চাঁদের অন্ধকারে আমরা এক হয়ে গেলাম আমি ওকে বললাম আই লাভ ইউ দাদা ভাই তুই খালি আমার আর আমার সবকিছু তোর আই লাভ ইউ প্রায় বিশ মিনিট খেলার পর হঠাৎ সিঁড়িতে আওয়াজ প্রিয়া এই প্রিয়া এক মুহূর্তে দুজনে আলাদা হয়ে গেলাম সবকিছু ঠিকঠাক করে নিলাম মা উপরে এলো কি হলো রে তোরা দূর দুটোই এখানে সবাই নিচে ডাকছে চল নিচে চল ভাগ্যিস তাতে অন্ধকার না ভালো আমাকে দেখতে পেলে না তাই এ যাত্রায় বেঁচে গেলাম এরপর সে রাতে আমার আর দাদার মাঝে কি হয়েছিল তা তোমাদের পরের গল্প বলবো সাথেই থাকো চা বাই বাই